কত খাবে গো হীরের চচ্চড়ি না সোনার ডাল না খাবে আর মানুষের সাথে থাকো গভর্নমেন্ট সব করে দিয়েছে মানুষের কোনো ক্ষোভ নেই গভর্নমেন্টের ওপরে কিন্তু তোমাদের কেউ কেউ তোমাদের নিজেদের মধ্যে ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বলে বেড়াও বলে সেখানে আমাদের প্রবলেম শুনতে হয় আমার কিন্তু প্রত্যেকটা ব্লকে লোক ঘুরে বেড়ায় এই যে প্রতিহার ছেলেটা দেখলে আজকে হোমগার্ডের চাকরি পেলো এটা কিন্তু ও আমায় বলেনি জিজ্ঞেস করো আমার লোক এসেছিল এখানে সার্ভে করে গেছে এবং তার কাছ থেকে রেকমেন্ড পেয়ে আমি করেছি যে হ্যাঁ ও বঞ্চিত হয়েছে আমার কিন্তু লোক ব্লকে ব্লকে ঘুরে বেড়ায় ভূতে ভূতে ঘুরে বেড়ায় এটা মাথায় রেখো বলো কি বলতে চায় দিদি প্রথমে আপনাকে নমস্কার জানাই আমাদের জেলা পরিষদের সমস্যা হচ্ছে আমাদের যে পূর্ত দপ্তরে টেন্ডার হয় সেই টেন্ডারটা আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রা মাহাতো এবং জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত ওনারা সেই টেন্ডারটা নিজেদের মনোনীত কন্ট্রাক্টর না হওয়ার জন্য এক একটা কাজকে সাত আটবার ধরে টেন্ডার করেন এটা যাতে বন্ধ হয় দিদি আপনাকে অনুরোধ করছি এরকম করলে কিন্তু ডিএম ইনভেস্টিগেট করবে দিদি ডিএম জানেন এই খবরটা প্লিজ তুমি চুপ করো তুমি একটা কথা হ্যাঁ। বলেছো লেট মি টেক অ্যাকশন এরকম হলে একবারের বেশি দুবার টেন অনেক সময় একটা টেন্ডারে লোকে আসে না হ্যাঁ। ফলে আর একটা টেন্ডার করতে হয় এবং এখানেও গ্যাং আপ হয়ে যায় অনেক সময় দেখবে টেন্ডার ভেঙে দেয় আবার আমি রেলে থাকাকালীন শিখেছিলাম যেটা দুই হচ্ছে ম্যানুপুলেট করে নিজের লোক ছাড়া কেউ পাবে না দুবারের বেশি হলে সেই টেন্ডারকে অ্যালাউ করবে না mister panchayat department mister M V Rao please take a note of it and একটা ইনভেস্টিগেট করুন এটা কটা হয়েছে এর জন্য কিন্তু আমি বলবো যাদের নামে বলল উজ্জ্বলার শুভ্রা তারা কিন্তু নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে মেয়েটাকে ধমকাবে না ধমকালে কিন্তু আমি অ্যারেস্ট করিয়ে দেবো নিজের মনোনীত লোক পাবে না কত খাবে গো হীরের চচ্চড়ি না সোনার ডাল না খাবে ঘরে একটা শোবার বিছানা আছে ঘরে একটা টিভি আছে ঘরে একটা স্কুটার আছে নয়তো একটা গাড়ি আছে তোমার ঘরে একটা কল আছে কলের জল পাও বিদ্যুৎ পাও দুবেলা দুবার দুমুটো ভাত খেতে পাও ছেলে মেয়েরা ভালো আছে আর কি চাও কত চাও কত অত দিতে পারবো না তৃণমূল অত দিতে পারবে না দেওয়ার ক্ষমতা নেই সরি উজ্জ্বল তোমার নামে কমপ্লেন আগেও আমি অনেকবার পেয়েছি আমি তোমাকে অ্যালার্ট করেছি দিস দ্য লাস্ট টাইম আমি অ্যালার্ট করছি তোমাকে আর শুভ্রাকে মহিলা হয়ে এত লোভ কে দেখি ঠিক আছে আমি ইনভেস্টিগেট করে দেখব তুমি কারেক্ট না ও কারেক্ট ইনভেস্টিগেশন হবে হয়ে আমি কিন্তু সাত দিনের মধ্যে রিপোর্ট চাই ম্যাডাম আমাদের হ্যাঁ। হ্যাঁ, আমরা ই টেন্ডারই করি এর আগে দু তিনবার টেন্ডার ওরা ই টেন্ডার করেনি হ্যাঁ ম্যাডাম পঞ্চায়েত কি টেন্ডার করেছে সব ই টেন্ডার সব ই টেন্ডার জেলা পরিষদে শুধু ই টেন্ডার হয় ম্যাডাম আই উজ্জ্বল ই টেন্ডার করেছিস ওর মধ্যে কোনোভাবে নেই আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে এইসব অভিযোগ না না ই টেন্ডার কি তোমরা করেছো আমরা ই টেন্ডারের ভিতরে কোনোভাবে পার্টিসিপেট করি সব কিছু ই টেন্ডার হয় সব ই টেন্ডার হয় হ্যাঁ। তো ই টেন্ডার হলে ক্যান্সেল কেন হচ্ছে এর মধ্যে আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না এগুলো কি হয় শুভ্র যে আমাদের সব ইটেন্ডারে টেন্ডারে হয় সব পার্টিসিপেন্টদের সব কাগজপত্র ঠিক থাকে না বলে আমাদের ইঞ্জিনিয়ার সেকশন সেটাকে অ্যালাউ করে না তো প্রথম যখন ই টেন্ডার করা হয় হ্যাঁ। তখনই তো ডিটেলস লিখে দেওয়া হয় হ্যাঁ। এই এই ক্রাইটেরিয়া হ্যাঁ সে ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে না সেটা সমস্তটা ইঞ্জিনিয়ার সেকশানে দেখে আমাদের ওখানে কোনো রকম হাত থাকে না ডিএম ম্যাডাম ওটা নিজে ভেরিফাই করে সমস্ত বিষয়টা ম্যাডাম টেকনিক্যাল বিডে আমরা সব চেক করে যেগুলো পাস করে না টেকনিক্যাল বিডে ওখানেই রিজেক্ট করি কিন্তু এর আগে যেটা হয়েছিল যেটা ম্যাডাম একটা কমিটিতে থাকাকালীন বলেছিল যে একজন বিডার শারীরিকভাবে উপস্থিত নেই বলে ওর টেন্ডারটা ক্যান্সেল করা হোক সেটা আমরা অ্যালাউ করিনি because that is against the তাহলে একটা স্মল কেস তুমি এটাকে নিয়ে পুরো একদম পুরো এটাকে নিয়ে এত রাজনীতি কেন করলে ভাই আমি তো ডিএমএ থেকে কস চেক করলাম এটা তোমার ঠিক নয় না জেনে কথা বলা ম্যাডাম কি বলতে চাও ম্যাডাম সমস্ত বিষয়টা ম্যাডামের নলেজে থেকেই করা হয় জেলা পরিষদে আমাদের নিজেদের কোনো অপিনিয়ন থাকে না সমস্ত থাকবে এটাতে এটাতে তোমার অপিনিয়ন থাকবে কেন you are not authorised you are not authorised দিদি একটা কাজ যেটা দু হাজার উনিশ কুড়ির কাজ সেটা আলাদা ব্যাপার নিজের একটা পার্সোনাল ইন্টারেস্টের জন্য তুমি অন্যকে এভাবে ব্লেম করো জনস্বার্থের জন্যই বলছি খুব ভালো হয়েছে বসো বসো অনেক জনস্বার্থের কাজ করেছো ও কি কর্মদক্ষ আছে ও কি কর্মদক্ষ আছে ভূমি ভূমির কর্মাধ্যক্ষ ভূমি কর্মদক্ষ আছে তোমার কাজটা হয়নি বলে তুমি একটা ওয়াইল্ড অ্যালিগেশন করে দিলে যেটা ডিএম নালান ভয়েড করে দিল না তোমার ইচ্ছে মতো কাজ হবে না আইন আইনের মতো চলবে sorry I withdraw my word তুমি তোমার ইচ্ছে মতো কাজ হবে না তুমি ল্যান্ড ডিপার্টমেন্ট দেখো তুমি অন্য ডিপার্টমেন্ট দেখো না you can't interfere in other department এখানে জেলা পরিষদের সভাধিপতি এ ব্যাপারে যদি কোনো প্রবলেম থাকে মিটিং ডেকে সবার সাথে কথা বলবে ওর জেলা পরিষদে ইঞ্জিনিয়ার কম ম্যাডাম যার জন্য কাজগুলো করতে পারছে না কিছু তো ইঞ্জিনিয়ার এখানে ওখান থেকে ধার নিতে পারো তোমরা দেখো আমি একটা কথা বলি বিশ্ব এখানে আছে ও হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান চল্লিশ জন ইঞ্জিনিয়ার ওখানে বসে আছে ওদের কাজে লাগাও না যেখানে জেলা পরিষদে ইঞ্জিনিয়ার কম আছে অথচ তারা অনেক কনস্ট্রাকশন ওয়ার্ক করে তাদের কাজটা সাফার করছে বিকজ অফ ইঞ্জিনিয়ার ম্যাডাম একটু বলবো জাস্ট রিসেন্টলি uh, কয়েকজন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে চারজন পাঁচজন ট্রেনিংয়ে আছে এদেরকে নামালে আরেকটু দ্রুত ভাই কখন ট্রেনিংয়ে হবে তারপরে শেষ হবে ম্যাম দু মাসের মধ্যে হয়ে যাবে একটা ইঞ্জিনিয়ার নিলে আবার বলছে ট্রেনিং চলছে যতক্ষণ ট্রেনিং কমপ্লিট না হচ্ছে